<laughs> no, no, no, no. hmm, tak. Hmm. đạp, đến cái kia, đến cái kia. হ্যাঁ Đây là bay người ta. Đi là được. আসো না আসো আসো বাহ Kia coi kìa. কি আছিল হে না আগে দিন দাঁড়া দাঁড়া দাঁড়া বের কর দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ কিছু কথা কও হ্যাঁ, আরে ভাই এরা তো বিরাজিল ভাই এই তোমারে দুই গুণ নিতে বেটাও এখন কি এখন খেলা হবে এই বেটরে বাজি গুণ দেব আমি বল তো এই না বাজি না যে কোনো একজন দাও হ্যাঁ লাগ এ শুরু তুমি আগ দিকে যাও না আগ দিকে যাও আগ দিকে যাও। দেখো না দেখো না এই, না, বল এসো, বল এসো। হ্যাঁ no, no, no. eh? Eh, toki gazi, eh, toki gazi. वाह क्या सीन है no, no, no. হুম যা দাঁড়া দাঁড়া আগের দিন হয় হ্যাঁ নে এখন বাইশে ফুকে দে নে তুলে দে হ্যাঁ এই তো দৌড়া দৌড়া দৌড়া দৌড়া কেমন তোলো এ তোলো হ্যাঁ এ দাঁড়াও দাঁড়াও এ দাঁড়াও এ বলটা দে বলটা দে বলটা এ দেখ আয় বলটা ধরে পাং মার হ্যাঁ। সেই সাগর সেই সাগর তোল তোল এখন চলে যা চলে যা চলে যা চলে যাও জোরে জোরে টান ঘুরো এ ঘুরো হে খালি ঘুরো আরে না বড় করে ঘুরো আরে না একবার কার ঘুরো এ জোরে ঘুরো এ ঘুরো এর বাচ্চা না এ। এখন তুই সারিয়ে দে দৌড় ধর ওরে পিছে পিছে তুই দৌড় ধর নে সাইকেলে আর একবার দিয়ে রিয়াকশন দি হুম হাই করে দা হ্যাঁ হাস তুই হাস হাস এবার আর নাইদিন না কমাবো যা হ্যাঁ kìa đi ừ đâu đó thật cái đó sao trúng không trúng đâu trúng lịch sự à cái thì à, ai đã ôi phết quả này à, đưa đó đưa đó ai দেখ দেখ হ্যাঁ উঠো হ্যাঁ উজে উজে ওকে উজে উজে ধর ধর ধর হুম হ্যাঁ হ্যাঁ সেজে যাবে না হ্যাঁ কোবা কোবা কোবা হ্যাঁ কোবা কোবা হ্যাঁ, দৌড় ধর হ্যাঁ কোবা কোবা তুইও কোবা এ দৌড়ো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এই রকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি বেজে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়